চিৎকার করে করবে হ্যাঁ ওরা ভিডিও বানাচ্ছি টাইমটা চেঞ্জ হয়ে চপ বেগুনি যা পাচ্ছি নিচ্ছি হ্যাঁ সেগুলো ওটাই করি নাকি হ্যাঁ বিষ্ণু কি আছে ও হেভি জিনিস হেভি জিনিস बता क्या हुआ खाना है तेरे को पाँच रुपये का हाँ रुक हाँ। দেখ- হাত ধরে যেটা সেটা আমি দেখাবো ঠিক আছে জাল দেবে না বেশি একটু পানি দেবে না কেটে লাভ একদম দামা দামি নাই কোথায় দিতে পারছি স্পেশাল বিক্রি হয় কিছু লাগলে বা কমাতে হলে বলবেন আচ্ছা, কিছু দাম বেশি হ্যালো নমিতা মন্ডল কলিকাতা নগর আপনি এক নম্বর কেটে এসে দেখা করুন